আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সবাই রিপ্লেস মাল রিপ্লেস মাল টেপলা মাল আমি একদম জেনুইন মাল জেনুইন ওই যে রিপ্লেস আর এখানে এসে রিপাবলিশ মাল আছে অনেক চাইনিজ মাল চাইনিজ হচ্ছে জাপানিজ ক্রস ও কানাডিয়ান তো ইউএসএ আমি করি বান্দরবন <laughs> ও ক্রস বান্দরবন টিআরএক্স তুই কোন দেশে হ্যাঁ তুই মাস্কটা খোল একটু দেখি তোকে আমরা কোন দেশ দিবা উগান্ডা উগান্ডা আর এখানে বলো সুন্দর একটা দেশ বলো হ্যাঁ সুন্দর দেশ কোরিয়া হ্যাঁ জানতাম কোরিয়া গেলে মানুষ খুশি হয়ে যায় এই যে ওইসব কোরিয়ান আল্লাহ এই যদি কোরিয়া সরকারে দেখে ভিডিওটা তাহলে তো আমাকে নিয়ে যাবে না ওখানে চাচ্ছু কাউ ঢুকে না ভিতরে জানো তুমি আরে না না রাডার লাগানো আছে উত্তর কোরিয়া আছে দক্ষিণ কোরিয়া আছে প্যাকেট ওই যে ইয়ার কাছে ময়না কাছে হ্যাঁ? আচ্ছা, প্যাকেটটা কি স্টোরি দিবা না যে ওটা রিটার্ন দিয়ে আরেকটা ইয়া নিতাম ইয়ার টু নিতাম এস ইয়ার টু এস ওই যে মেবি রহিম ড্রোন কিনতেছে গার্লফ্রেন্ডের সাথে সেন্ট মার্টিন যে ড্রোন উড়াবে কিনে ফেলছে আল্লাহ এটা বলে আল্লাহ মরেন গেল স্কাই ডাইনিং নাকি ড্রোন উড়ায় তারা লাঞ্চ করবে ড্রোন উড়ায় লাঞ্চ করবে একসাথে কেন কাটবো না না না সমস্যা নাই এটা সাউন্ড আছে হ্যাঁ সাউন্ড আসবে এটা বলো রহিম ভাই কিসে বুঝি নাই আমি তো আপনাদের সাথে যাইতেছি আমি কই যেতেছি আমার তো কোনো প্ল্যানই নাই আরে কি আবার কি এরকম কেন এরকম কেন সবাই মিলে যাই তোর গার্লফ্রেন্ডও গেলে ভালো হবে আমারও যাইতে পারবো আমিও না না না ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল এই আমার অনেক কাজ আছে ট্রিপ ক্যান্সেল সো গাইস ভাই <laughs> এরকম করলেই তো ভাই এমন করে এমন করে ভাই মেসেজ মেসেজ না না না আসে না সো আসে না মামা ভালো আছো অনেক বেশি গন্ধ বলছে গন্ধ বলছে তোমার গন্ধরে আমি পিটাবো গন্ধরে তুমি পিটাবা হ্যাঁ। গন্ধ তুমি যদি ভিডিওটা দেখে থাকো ও তোমাকে বলছে তোমাকে অনেক মারবে ওরে প্রোটেকশন নিয়ে আসতে বললো মানে প্রোটেক্ট করার জন্য আমরা গাইস খাইতে আসছে আমেরিকান বার্গার যদি দুই নাম্বার ডুপ্লিকেট আমার ফ্যান ফলোয়ার আমার তো কোনো ফ্যান ফলোয়ার বলতে কিছু নাই আমার হচ্ছে fams it's mean family you know family fine তুমি আজকে আমাকে কি কিনা দিলা তোমাকে ডায়মন্ডস ডায়মন্ডস ডিসকাউন্ট হ্যাঁ, সব জায়গায় যদি ডিসকাউন্ট চান রহিম ভাই তাহলে কি হয় আমরা শুধু ডিসকাউন্ট নিবই আপনার থেকে হ্যাঁ, রহিমের নাম দিয়ে এই রহিমের দোকানের নাম হয়েছে ডিসকাউন্ট রহিম অ্যান্ড আমার যারা সাবস্ক্রাইবার আছেন ফোন কিনবেন ইচ্ছা মতো ওরা ডিসকাউন্ট দিবেন মানে বলবেন কি ইচ্ছা মতো নাম বেচবেন সোয়েক হ্যাঁ শুনেন আগে করবেন কি আমি একটা কথা বলি আপনাদেরকে একটা পলিসি শিখাই আগে যাচাই করবেন তারপরে যে বলবেন রেডিও তো কইছে ফাইন বে কইছে 5000 টাকা কম কমে না তো আমি কমাই নাই কমাইছো মানে হ্যাঁ, হ্যাঁ? টাকা এটা কি ব্ল্যাকমেল হ্যাঁ নাই এই যে দাও আমারে দাও আলু তাহলে কি হয় দাও দাও রান ফাইমরে দাও ঝোল আমার ওরে দাও রান আমারে দাও ঝোল পিছনে তো দিছি আমি ওটা চিন্তাই বলে এটা সো আমরা এখানে সবাই আছি এই এই কাজটা কেন করছি জানেন একটা থামবিলের জন্য ফান আমি ভাই লাভ ইউ